এরপর পর্দার মা এই ঠান্ডার ভেতরে বয়ান শোনার জন্য এসেছেন রে মা আপনার কি অন্তরটা চায় না কোন ছেলের বয়ান শোনার জন্য ঘর থেকে এখানে চলে আসছেন আল্লাহ যদি আপনার এমন একটা সন্তান দিত আপনার কপাল কি পরিমাণ খুলে যাইত রে মা এরে আব্বা যান আপনার কি মনে চায় না এমন একটা আলেমের আব্বা হয়ে কবরে যাবেন এখানে কোরআনওয়ালা ছেলে সিনার মধ্যে কোরআন তিরিশ পারা ধারণ করেছে আজ সম্মানের পাগড়ি নিয়ে গেল কেয়ামতের ময়দানে আল্লাহ ডাকবে আয় আয় দুনিয়ার মানুষ তোরে বাগরি দিছে আজ আমি আল্লাহ নিজ কুদরতি হাতে তোরে নূরের টুপি ভরায় দিব সন্তানের মা বাবা বানায় দেয় মরণের পরে যেন সন্তান জানাজার ইমাম হতে পারে থেকে কপালওয়ালা মা বাপ কে হবে যেই মা বাবার সন্তান নিজেই জানাজার ইমাম এরে পরকারের মা ফল ভালো খেতে চাও তো গাছ ভালো লাগাও ভালো সন্তানের মা বাবা যদি হতে চাও মা বাবা নিজের চরিত্র আগে ভালো বানায় নাও সন্তানের সামনে রাইকা স্বামীর সাথে তর্ক করিও না রে আম্মা জান তুমি যা করবা তোমার সন্তানটা শিখবে সন্তানের সামনে কাউকে গালি দিও না রে মা ইমাম গজালি রহমাতুল্লাহ আলাই বলেন প্রত্যেকটা সন্তানের জন্য মা হল প্রথম শিক্ষিকা মা যা শিখাবে সন্তান তাই শিখবে এরে আম্মা যান আমরা দেখি এবং দেখেছি যেই ঘরের মা বাবায় নামাজ পড়ে ওই ঘরে ছোট বাচ্চা থাকলে মা যখন অজু করে বাচ্চাটাও অজু বানায় দেখছেন নি কি কুদরত আল্লাহ মা যখন নামাজে দাঁড়ায় যায় বাচ্চাটাও নামাজে মায়ের ডান পার বামে কিনারায় দাঁড়ায় যায় মা যখন বুকে হাত বা দিয়ে সুরা করে বাচ্চাটাও হাত বা আর ঠোঁট নাড়ায় ওই বাচ্চা তো বুঝে না মা কি করে দাঁড়ায় দাঁড়ায় মার দিকে তাকায় আর ঠোঁট নাড়ায় মা যখন রুকুর মধ্যে যায় বাচ্চাটাও রুকুতে যায় মা যখন শেষ দেয় যায় বাচ্চাটাও শেষ দেয় চলে যায় মা নাক আর কপাল ঠেকায় দেয় বাচ্চা নাক আর কপাল না ঠেকাইয়া গাল ঠেকায় দেয় মায়ের চেহারা দিয়ে তাকায় দেখে মা নাক আর কপাল ঠেকায় ঠোঁট নাড়ায় বাচ্চাটাও ঠোঁট নাড়ায় আল্লাহ বলেন ফিরিস্তা তাকায় দেয় ওই শিশু বাচ্চাটা ঠোঁট নাড়ায় কেন বলে ওর মা নাড়ায় ওর মা কি বলে বলে বলে ওর মা বলে রব্বিয়াল আলা আল্লাহ বলেন ফেরিস্তারা লে এই বাচ্চাটাও বলে সুবহান রব্বিয়াল আলা আর এই সমস্ত সওয়াব ওর মায়ের আমল নামায় লিখে দা এরে মা ও বাবাজি মনটা কি চায় না দিন আর দুনিয়ায় থাকবি রে মা কয়দিন আর বেঁচে থাকবি সন্তানের বাবা এই মাদ্রাসার শিক্ষক কত সময় আসতাম ডানে বামে ওয়াজ করলে এখানে ইশারে নিতাম আরাম করতাম যেই হুজুর বেশি বেশি খেদমত করতেন ছোট হুজুর তাকে সবাই বলত আজকে তার ছেলের হাতে পাতায় পাগড়ি দিলাম কিন্তু বাবায় দেখতে পারল না ওর বাবা যদি দেখে যাইতে পারতো ওর ছেলের মাথায় কোরআনে হাফেজের পাগড়ি যদিও দেখে যেতে পারে ঈসা আলাইহি সালাম রাস্তা দিয়া চলতেছে একটা কবরের কিনারায় গিয়ে দেখে কবরের মধ্যে আজা কবরের ভেতরে আজাব হয় নবী ওই রাস্তা দিয়া যায় কয়েকদিন পরে আবার উল্টা আবার ওই রাস্তা দিয়া হাঁটতেছে আজকে ঈসা নবী তাকায় দেখেন কবরের থেকে মেসকের ঘেরা ওই কবরের থেকে মেসকের ঘেরা ঈসা নবী আল্লাহকে দেখে বলেন ও আল্লাহ কয়েকদিন আগে আমি কবরের কিনারায় দিয়ে গেলাম দেখলাম আজাব হয় আজকে দেখলাম এই কবরের মধ্যে কেন মেশকের ঘেরা আল্লাহ জানায় দেয় রে ঈসা এই বান্দা যখন কবরের মধ্যে আসে ওরা একটা ছোট্ট বাচ্চা দুনিয়াতে শিশু বাচ্চা রেখে আসছিল ওর মা সন্তানটারে বড় বানাইয়া যখন মাদ্রাসায় দিছে ওর মায়ের দেওয়া সন্তানটা মাদ্রাসায় গিয়া ওস্তাদের কাছে বসছে ওস্তাদেরা যখন পড়াইল পড়ো বিসমিল্লাহ রহমান রহিম যখন বাচ্চা পড়ে বিসমিল্লাহ রহমান রহিম আমি আল্লাহর কুদরতি আমি আল্লাহ ফেরেস্তাকে ডেকে বললাম ফেরেস্তারা তাকাইয়া ওই শিশু বাচ্চা বলে আমি নাকি রহমান ওই শিশু বাচ্চা বলে আমি নাকি রহি আমি নাকি বড় দয়ালু আমি নাকি বড় দয়াময় আমি আল্লাহ যদি রহমতের মালিক হই কেমনে কবরে আজাদ দিব মা বাবাও আত্মীয়রা কবরে থাকে আজাব থাকলে তাড়াতাড়ি আজাব বন্ধ করে দাও কবরের মধ্যে বেহেস্তের বিছানাটা বিছাইয়া দাও আল্লাহর নবীকে আল্লাহ বলেন ফেরেস্তারা বেহেস্তের বিছানা বিছায় দিছে কবরের ভেতর এরে আল্লাহর বান্দা আমি আগে তো শুনি নাই যখনই মাইকে বলা হলো ছোট হুজুরের ছেলের মাথায় পাগড়ি আমার দিলটা কেড়ে নিল এই ছোট হুজুর কত আমার সাথে নাস্তা করেছে খেদমত করেছে এখানে আসার পরে কত খেদমত করেছে আজ ওর বাবায় দেখে যেতে পারলো না যে সন্তানের মাথায় ভরপুর ময়দানে পাগড়ি দেওয়া হলো অবশ্য এটা নিশ্চিত খবর হয়ে গেল আজকে ওর বাবার কবর অবশ্যই জান্নাতের বাগান হয়ে গেছে এর এলাকার মা বয়ান করবে শ্রোতারা বয়ান শুনবে কিন্তু এমন একটা সময় আসবে তুমিও থাকবা না জমিনের মধ্যে আমিও থাকবো না আমিও ঢাকাতে মাদ্রাসার খেদমত করি রে ভাই মাঝে মাঝে আমি অফিসে বসি জহুরের নামাজের সময় মেহমান আসে দেখা করার জন্য প্রোগ্রামের বিষয় মাদ্রাসার ছোট ছোট বাচ্চাগুলো হেফজোখানায় পড়ে মাঝে মাঝে অফিসের দরজায় দাঁড়ায় থাকে আমার দিকে দাঁড়ায় থাকে আমি এক নজরে তাকায় দেখি কি যেন বলতে চায় আমি ডাকিয়া বলি বাবা দাঁড়ায় আছো কেন কেলার চলে না বলে হ্যাঁ কয়েকটা আপনারে দেখি আমি বলি এদিকে আয় এদিকে আয় কি দেখো আমার বাড়ি কই আমি তোরে ভালো করে চিনি না শুধু মাদ্রাসায় ভরে এতটুকু জানি কয় হুজুর আমার বাড়ি কুমিল্লা আমার বাড়ি শরীয়তপুর আমি বললাম বাবা এখানে কিভাবে আসছো বলে হুজুর আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া দেন আমার মা বড় কষ্ট করে আমাকে আপনার এখানে পাঠাইছে ভালো ভালো আলেম হওয়ার জন্য আমার মা বয়ান শুনিয়া শুনিয়া আমাকে মাদ্রাসায় দিয়েছে আপনাদের এই উত্তরবঙ্গের এক মহিলা তার ছেলে দুইটা ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করতো ভালো ছেলে ব্রেন ভালো বয়ান শোনার পরে এই এলাকায় চাকরি সারিয়া ঢাকায় গিয়া মাদ্রাসার পার্শ্বে বাসা নিয়ে এরপরে ছেলে দুইটানে মাদ্রাসায় পড়াচ্ছে হাফেজ হয়ে গেছে এরে নবীর উম্মতের দল বয়ান চলবে বয়ান চলতেছে চলবে কিন্তু মরার সময় তুমি কি রেখে গেলা কবরে কি নিয়ে গেছো চিন্তা করো ওই অন্ধকার কবরে কি নিয়ে যাইতেছ চিন্তা করো রে ভাই দুনিয়াটা কিছুই না রে মুমিন এই মাদ্রাসার খেদমত এই কোরআনের খেদমতটাই হবে নাজাতের ওসিলা কেয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে কি নিয়ে আসছো একটা আমল দেখাইতে পারবেন নি আল্লাহর কাছে হ্যাঁ যদি করিয়া থাকেন করে থাকেন ময়দানে যেন করতে পারেন আল্লাহ আলেম হইতে পারি নাই তবে আলেমের খেদমত করে আসছি মাদ্রাসার ছাত্রদের খেদমত করে আসছি আল্লাহ হয়তো ওসিলা আপনাকে নাজার দিয়া দিতে পারে রে বাবা কত কষ্ট করে মাদ্রাসায় ছাত্ররা লেখাপড়া করে কত গরিব বেশি ধনির ছাত্র তো মাদ্রাসায় পড়ে না মাঝে মাঝে তাকায় দেখি কত ছাত্ররা শীতের মধ্যে ল্যাপ কম্বল গায়ে দিয়া ঘুমায় আবার কত ছাত্র দেখি একটা এতিমের সন্তান একটা মশারি কিনার টাকা নাই একটা কম্বল কিনার টাকা নাই যেই ছেলে তার মা খানা খাওয়ায় দিত মা গোসল করায় দিত ওই বাচ্চাটা মাদ্রাসা আসিয়া নিজে কাপড় ধোয় নিজে গোসল করে নিজের খানা নিজে উঠায় খায় রাত্র দশটার আগে ঘুমায় না আবার এই শীতের মধ্যে ফজরের আজানের এক ঘন্টা আগে ওইটা ঠান্ডা পানি দিয়ে উজু বানায় আবার আল্লাহর কোরআন তেলাওয়াতে বসিয়ে যায় এদের উপরে আমার মাওলার রহমত আসবে না তো কার উপরে মাওলার রহমত আসবে এরে নবীর উন্মতের দল একটা সন্তানের কোরআনওয়ালা বানায় যাও হে মা হাসুরের দিন যেন বলতে পারো আমি কোরআনওয়ালার মা আমি কোরআনওয়ালার বাবা দুনিয়াটা কিছুই না রে যুব মাদ্রাসায় পরে ঠগি নাই টুপির কারণে সম্মান কমে নাই আজকে মাদ্রাসায় পড়ার কারণে সম্মান কমে